খুঁজে পাওয়া যায় পৃথিবীর সব কিছু ভুলে যাওয়া যায় কিছু পাওয়া যায় তোমাকে ভোলা যায় না তোমাকে ভোলা যায় না জন্ম থেকে জড়িয়েছিলাম তোমার নানিতে পাড়ের মতন জড়িয়েছিলাম তোমার সারিতে জন্ম থেকে জড়িয়েছিলাম যায় না তোমাকে ভোলা যায় না তোমাকে ভোলা যায় না তোমাকে ভোলা যায় না জন্ম থেকে জড়িয়েছিলাম তোমার নারীতে আরের মতন জড়িয়ে আমার স্বপ্নের তোমাকে ভোলা যায় না তোমাকে ভোলা যায় না তোমাকে ভোলা যায় না তোমাকে ভোলা যায় না তোমাকে ভোলা যায় না